হ্যালো এভরান আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে সো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করা হবে প্রতি শুক্রবার যাই হোক সো আমি আমাজন নিয়ে বলছিলাম সো কীভাবে আমরা আমাজন থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারি আসলে সরাসরি তো প্রোডাক্ট অর্ডার করলে অনেক ঝামেলা সম্মুখীন হতে হয় সো এখন আর ঝামেলার সম্মুখীন হতে হবে না সো এখানে লেখাই লেখাই আছে how to shop from Amazon to pack pack dot com so এখন আমরা আমাজনের যে কোনো প্রোডাক্টকে ব্যাকপ্যাক ডট কমের মাধ্যমে আমরা ই করতে পারবো আর আপনি বোনাসও পাবেন আচ্ছা এই বিষয়ে একটু পরে বলবো আমরা প্রথমত আমি আমাজনে চলে গেলাম আমাজনে ফর এক্সাম্পল এই প্রোডাক্টটা হ্যাঁ এই প্রোডাক্টটা আমি কিনতে চাচ্ছি এখন ব্যাকপ্যাক ডট কমে চলে যাব আমি এই লিঙ্কটাতে চলে যাবেন আপনারা হুম এই লিঙ্কটাতে চলে যাবেন ওকে সো এটা একটা গিফটের লিঙ্ক এই লিঙ্কটা চলে যাবেন যাই হোক সো আমি দেখাচ্ছি আপনারা তো আসলে যে কোনো অ্যাকাউন্ট কীভাবে সাইন আপ করতে হয় এগুলো একদম ইজি প্রসেস সো ওই ক্ষেত্রে আমি যেতে চাচ্ছি না তো আমি লগ আউট করে দেখাচ্ছি কীভাবে করবেন ফর এক্সাম্পল প্রথমত আপনারা আমার ডিসক্রিপশনে এই লিঙ্কে চলে যাবেন এই লিঙ্কে গেলে কী হবে আমাকে বলি এই লিঙ্কে এই লিঙ্কে আমার একটা রেফার লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে যেটা আপনারা করেন সো আপনি একটা বোনাস পাবেন ঠিক আছে আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করার পর কোনো প্রোডাক্ট যখন ক্রয় করবেন অর্থাৎ আপনি কিনে ফেলবেন প্রোডাক্ট তখন আমি বিনিময়ে কত পাবো ফাইভ হান্ড্রেড পাবো আপনিও পাবেন আর এখন যদি আপনি অ্যাকাউন্টটা করেন তাহলে আপনি টু হান্ড্রেড পাবেন গিফট আপনি দুইশো টাকা বোনাস পাবেন ঠিক আছে সো আমি এই লিঙ্কে গেলে চলে গেলাম এই লিঙ্কে চলে যাওয়ার পর যে কাজটা করব সেটা হচ্ছে এখন আমি এখানে লেখা আছে দেখেন আমার নাম দেখাচ্ছে যে আমি আপনাদেরকে দুইশো টাকা গিফট করব সো যাই হোক আমি ধরে নিচ্ছি আপনাদের অ্যাকাউন্ট তৈরি করেছেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে আপনার ফুল নাম্বার দেবেন ফর এক্সাম্পল আপনার মোবাইল একদম ইজি ইজি প্রসেস মোবাইল নাম্বারটা দিবেন ইমেল অ্যাড্রেসটা দিবেন ইমেল অ্যাড্রেসটা দিবেন ফর এক্সাম্পল আমি দিলাম একটা ইমেল দিলাম আর আপনার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে তো বুঝে এটা আপনার ওপেন হবে হ্যাঁ আপনার মেল আপনার ইমেলে আপনার ভ্যারিফিকেশান কোডটা করতে পারবে এটা আপনার বুঝেন সো কীভাবে করবেন সাইন আপের উপর লগ ইন করবেন আমি ধরে নিচ্ছি আপনাদের এটা ওকে করা আছে সো আসলে এক পিসি থেকে এতটা অ্যাকাউন্ট করাটা উচিত না সো এটা অনেক হয়তো বা ভাববেন গিফটে আমি আরও অনেকগুলো অ্যাকাউন্ট করবো এটা কেন বললাম কারণ আইপি অনেক সময় ব্লক করে দেবে আপনাকে সো ওই ধরনের চিন্তাভাবনা না করাটাই বেটার সো লগ ইন করবো আমি আচ্ছা লগ ইন করাতে অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে আচ্ছা আমি আবার আমার অ্যাকাউন্টটাতে যাই আবার যত এই অ্যাকাউন্টটা আমি এখন তৈরি করলাম ধরে নেন এই অ্যাকাউন্টটা আমি এখন তৈরি করলাম তৈরি করার পর লগ ইন করছি লগ ইন করার পর আমি ফেল দেখাচ্ছে হ্যাঁ এই অ্যাকাউন্টটাতে আমি এখন ওপেন করলাম আপনাদের সামনে ধরে নেন সো ওপেন করার পর এখন আমি কি করব এখন আমি প্রোডাক্টকে অর্ডার করবো সো এই প্রোডাক্টটাকে আমি কপি করলাম আমাজন থেকে যে কোনো প্রোডাক্ট হতে পারে আপনি যেটাকে কিনতে চাচ্ছেন আমাজন থেকে সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে এন্টার টিপ দিবেন ওকে দেখেন আমি কি পেস্ট করেছি একটু খেয়াল করেন এটা স্যামসাং এই দেখেন সেম হ্যাঁ একেবারে সেম কিন্তু পনেরো হাজার এত টাকা এটা কি ইলেভেন সিক্স ইঞ্চ হ্যাঁ এটাই এটাই হচ্ছে সেই প্রোডাক্টটা আমি যেটা এইমাত্র সার্চ করলাম হ্যাঁ এটাই হচ্ছে সেই প্রোডাক্ট সো এটার দাম হচ্ছে এত টাকা পনেরো হাজার পাঁচশো টাকা সো এইভাবে আপনি অ্যাড কার্ডে ক্লিক করলে অ্যাড কার্ডে করলে আচ্ছা এটা আমি অ্যাড কার্ডে ক্লিক করতে আপনি পারবেন প্রসেস কেউ করতে তো এখন আমি দেখাচ্ছি যে আমার মাধ্যমে আপনি এই লিঙ্কটার মাধ্যমে যে আপনি অ্যাকাউন্ট করলেন তার কি অবস্থা এটা আমি দেখাচ্ছি লগ আউট করলাম এখন ধরে নেন আমার অ্যাকাউন্টে আপনি আমার অ্যাকাউন্টটা পড়লেন আমার অ্যাকাউন্টে যে পার্সন করেছে তার অ্যাকাউন্টে আমি এখন ঢুকবো তার অ্যাকাউন্ট হচ্ছে এইটা ওয়াদুর ডট বিডি ডট কম এখন আপনি আমার অ্যাকাউন্টে করলেন আপনার নাম হচ্ছে এটা সো আমি লগ ইন করছি আপনার অ্যাকাউন্টে এক্সাম্পল সো আপনি অ্যাকাউন্টে যখন ওপেন করবে তখন একটা নোটিফিকেশান পাবেন আমি এখানে যাচ্ছি না নোটিফিকেশন পাবেন এখানে একটা আপনার নোটিফিকেশন আসবে আর এখানে দুইটা নোটিফিকেশন আসবে যে আমি আপনাকে দুইশো টাকা গিফট করেছি ঠিক আছে এবং সে থ্যাংকস অ্যান্ড গিফট অ্যান্ড সবেন five and order okay so এখানে ক্লিক করবো আমি আমি আপনাদের স্টেপ স্টেপে বুঝিয়ে বলতেছি আচ্ছা ঠিক কী হলো কোথায় গেল এই যে আমি আপনাকে দুশো টাকা গিফট করলাম যখন আপনি আমার এই রেফারেলের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন তখন আপনি দুশো টাকা গিফট পেয়ে যাবেন আচ্ছা এখন আপনি একটা প্রোডাক্ট অর্ডার করলেন আমাজন থেকে হোক যেখান থেকে হোক আপনি অর্ডার করলেন যখন অর্ডার করবেন তখন আমি ফাইভ হান্ড্রেড পাবো এ হচ্ছে স্টোরি ওকে সো যে কোনো প্রোডাক্ট কিনবে কীভাবে সো অ্যাড কার্ডে ক্লিক করব আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই অনেকে হয়তো বা বুঝবে বা নাও বুঝতে পারবে যদি আপনি ভিসা কার্ড থাকে তাহলে আপনি যে প্রাইস প্রাইসটা আমাদের পনেরো পার্সেন্ট কী পাবেন একটা ই পাবেন এই দেখেন দেখা আছে ফিফটিন পার্সেন্ট অফ ইন আচ্ছা ডিসকাউন্ট পাবেন আর কি যাই হোক সো আর order now gift order now get within এত আর এখানে দেওয়া আছে আপনি কত থেকে পুরোটা ডেলিভারি পেয়ে যাবেন হুম সো অ্যাড কার্ড করলাম অ্যাড কার্ডের করার পরে এখানে একটা নোটিফিকেশান আসবে অ্যাড কার্ড কোর্স এই যে এই প্রোডাক্টটা অ্যাড কার্ড করলাম সো এখানে আপনি পে নাও করতে পারেন আমি এখানে চলে যাব কার্ডে চলে যাব হুম ধরেন আমি দুইটা প্রোডাক্ট অর্ডার করলাম এখন আপনি চাচ্ছেন যে পে করতে পে করবেন আমি চাচ্ছি যে না পে করবো না আমি কেটে দেবো এটা ফর এক্সাম্পল কেটে দেবো কেটে দিলাম এটাও কেটে দেবো স্যার এটা আমি কাটলাম না এটা অন্য একজন অ্যাকাউন্ট যে ধরেন আমি এটাকে এখন আমি পে করবো পে করলে প্রসিড করব প্রসিড করার পর যে কাজটা হবে এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় সো দেখেন এখানে দুইটা অপশন আছে এটা হচ্ছে হোম ডেলিভারি হোম ডেলিভারি যদি ঢাকার মধ্যে হয়ে থাকে হলে একশো টাকা যাই হোক এগুলো আপনার বুঝতে পারবেন পিক আপ অর্থাৎ যেখানে ডেলিভারি আসবে তাদের ওইখান থেকে আপনি এটা পিক আপ করতে পারেন এখানে আপনার ফোন নাম্বার নাম ফোন নাম্বার তারপর হচ্ছে অল্টারনেটিভ যদি কোনো ফোন নাম্বার থাকে থাকে অ্যাড্রেস সিটি ফর এক্সাম্পল আমি ঢাকাতে এলাম বাস আপনি আর্ট অপশন আছে আপনি যদি অফিস থেকে থাকে আপনার আপনি যে সময়টা চাচ্ছেন যে এই পুরোটা এই টাইম থেকে এই টাইমে ফর এক্সাম্পল আমি দিচ্ছি হচ্ছে স্যাট টু টিইউ মঙ্গলবার পর্যন্ত আমি থাকবো হচ্ছে um, for example 10 a.m. to um, 6 p.m. এই টাইম পর্যন্ত সো এই টাইম ওনারা দেখবে এটা সো ওনারা যদি প্রোডাক্টটা ডেলিভারি করে আমাকে যদি আমার বাসা এসে দিয়ে যায় তাহলে এই টাইমটা দিয়ে দেবে কন্টিনিউ পেমেন্ট করলে কন্টিনিউ পেমেন্ট করলে কী হবে আচ্ছা এটাও দেখাই দিই <clears throat> এখানে দেখতে পাচ্ছেন ও আরেকটা বিশেষ যে ব্যাপারটা এটাকে আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি টোটাল টোটাল অ্যামাউন্ট তারা কীভাবে এটাকে পাচ্ছে এটা আপনি এখানে দেখতে পারবেন খুব সুন্দর করে দেওয়া আছে আপনি যদি ক্যান্সেল করতে চান যে না এখান পর্যন্ত এসে পড়ছি ক্যান্সেল করতে ক্যান্সেল করতে পারবেন যাই হোক তো কন্টিনিউ টু পেমেন্ট ক্লিক করলাম এখানে ভুল দেখাচ্ছে যদি ভুল হয় তাহলে ভুল দেখাবে কি ভুল হয়েছে ডেলিভারি অ্যাড্রেস অ্যারো আচ্ছা ডেলিভারি অ্যাড্রেস অ্যারো কেন আচ্ছা ফর এক্সাম্পল আমি একটা অ্যাড্রেস দিলাম কী দিব যাত্রাবাড়ি ঢাকা একটা এক্সাম্পল দিলাম কন্টিনিউ পেমেন্ট দিলাম আচ্ছা অ্যাড্রেস ভুল হচ্ছে কেন যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা এখানে ভুল হচ্ছে কারণ হচ্ছে এখানে আসলে অন্য একটা অ্যাড্রেস দেওয়া আছে ওটাতে আমি এটা করলাম না প্রসেস করলে আপনার এটা আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আর অ্যাকাউন্ট আছে সো ওই অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি সো লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করে লগ ইনে ক্লিক করে আমি একটা অন্য অ্যাকাউন্টে যাচ্ছি লগ ইনে ক্লিক করলাম নোটিফিকেশন হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলোকে কিনবেন বা আপনি রিকোয়েস্ট করছেন সেগুলোর নোটিফিকেশন এখানে দেখাবে আর শপিং কার্ট হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্টগুলি করছেন এখানে শপিং কার্ট আমি জাস্ট ক্লিক করে গেছি অনেক সময় যখন তখন নিতে মন চায় তখন নিব আর রিকোয়েস্ট হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলোকে অলরেডি পে করে ফেলেছেন সো এখানে রিকোয়েস্টটা শো করবে ঠিক আছে যাই হোক আর লিস্ট এখানে অনেক অপশন রয়েছে সো এটাও দেখাই দিই সেটা হচ্ছে মাই লিস্ট লিস্ট মানে হচ্ছে আপনি নিজের মতো করে আইটেম লিস্ট বানাতে পারবেন হ্যাঁ আমি যেমনটা তৈরি করেছি এরকম ঠিক আছে যাই হোক so setting setting setting setting তো আপনার বুঝেন এখানে দেখানোর কিছু নেই basic profile location passport hmm এ হচ্ছে স্টোরি সো যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা কোথায় আচ্ছা আমি একটা কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে আমার কাছে অ্যাড um, করা আছে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি um, আমি তো এই মুহূর্তে কোনো প্রোডাক্ট অর্ডার করবো না সো জাস্ট এক্সাম্পল দেব আপনাদেরকে um, আমি ফর এক্সাম্পল এই তিনটা প্রোডাক্ট অ্যাড করা আছে এত টাকা আমি জাস্ট অ্যাড করে রাখছি সো আমি নিন আমি এখন প্রোডাক্ট অর্ডার করব আমি প্রোসিড করলাম করার পর দেখেন ওখানে আসলে অ্যাড্রেসে প্রবলেম হচ্ছিলো এই জন্য আমি এটাতে দেখাচ্ছি আমি কন্টিনিউ টু পেমেন্ট দিব এটা না দিলে আবার যাবে না ওকে ফাইন সো কন্টিনিউ এখানে একই প্রবলেম করতেছে কী ব্যাপার এটা তো আগে করে নাই প্রবলেম পিকা ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা একটা অ্যাড্রেস দিয়ে দিই যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলাম এখন নিয়ে নেবে তখন প্রবলেমটা হয়েছিল আমরা এরিয়াতে দিই না এই জন্য আচ্ছা দেখেন এসব করছে সেটা হচ্ছে এখানে অপশন দেখাচ্ছে কিছু হচ্ছে পে ইন ইউএসডি যদি আপনি ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে থাকে তাহলে এখান থেকে মাধ্যমে আপনি পে করবেন পেপাল থাকলেও চলবে সমস্যা নেই ওকে ফাইন সো আমরা এখন pay in BDT BDT bKash account থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন pay via bKash EMI visa card master card থাকলে যে সুবিধাগুলো পাবেন ইএমআই অ্যাভেলেবেল e পাবেন আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলেও পারবেন ব্যাঙ্ক ট্রান্সফার পাবেন সো আমার বিকাশ দিয়ে দেখাচ্ছি বিকাশ দিয়ে টোটালি ইজি সেটা হচ্ছে আপনি বিকাশ তো করতেই পারেন সো আবার টাইম দেখাচ্ছে আপনার ইনভেস্টটা যদি আপনি এখন পেমেন্টটা না করেন তাহলে এত ঘন্টা এই ইনভেস্টটা ওপেন থাকবে পরে অটোমেটিকলি এটা কেটে যাবে হুম আর একটা কথা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমি এটা খেয়াল করেছি সেটা হচ্ছে অনেকে হয়তো ভাবেন ডলার কমে বা বাড়ে ধরেন ফর এক্সাম্পল আপনি একটা প্রোডাক্ট সাপোজ দুই হাজার টাকা ওটাও খুব দামি একটা প্রোডাক্ট ধরেন দুই হাজার টাকা হঠাৎ করে দামি প্রোডাক্ট কমে গেল পনেরোশো টাকা ফর এক্সাম্পল সো আপনি অ্যাড কার্ডে দিয়ে রাখলেন যখন অ্যাড কার্ডে দিয়ে রাখছিলেন তখন পনেরোশো টাকা ছিল বুঝেন কিন্তু যখন অ্যাড কার্ডে অ্যাড করে রাখছিলেন তখন পনেরোশো টাকা ছিল পুরোটা দাম অর্ডার করে দেখলেন যে পুরোটা দাম বেড়ে গেছে দুই হাজার টাকা হয়ে গেল দামটা কিন্তু আপনি যে পুরোটা অ্যাড কাটে অ্যাড করে রাখছেন তখন কিন্তু পনেরোশো টাকাই থাকবে বাড়বে না সো আপনি যদি <laughs> চিন্তা করেন যে পুরোটা আমি অর্ডার করে দিব অর্ডার নিয়ে নেবে পনেরোশো টাকা নিয়ে নেবে বাট তারা আপনাকে না করে দেবে কারণ তারা তো ভাই শুধু শুধু আপনার দাম বাড়ছে কমছে ঠিক আছে বাট তারা তো আপনার পাঁচশো টাকা লস করে তো দুই হাজার কিনবে না পুরোটা তাই না আপনার জন্য তো পুরোটা কিনে রাখবে না তারা তাদের তো সব স্টকে থাকে না তারা এটা বাহির থেকে নিয়ে আসে হুম তাদের যদি স্টকে থাকতো তাহলে ভিন্ন হিসাব যে দাম কমে গেছে আপনাকে দিয়ে দিল এই জিনিসটা মাথায় রাখবেন হ্যাঁ সো আপনি বিকাশে এই নাম্বার দিয়ে মার্চেন্ট নাম্বারে গিয়ে করবেন বাস ওই ট্রানজাকশন নাম্বার এখানে দিয়ে দিবেন দিয়ে পে করবেন আপনারটা হয়ে যাবে সো এই ছিল আমাদের ভিডিও সো আমি আশা করি কোনো কিছু বাদ চাই নাই এগুলো আপনারা সবাই বুঝবেন এই গিফট ঘাটাঘাটিগুলো বুঝতে পারবেন তো মোটামুটি সবই দেখানো হয়েছে আমি দেখেন এখানে আরও কিছু সিস্টেম দিচ্ছে do you one two request and আপনি চাইলে রিকোয়েস্ট করতে পারেন এইগুলো থেকে হ্যাঁ আইফোন আচ্ছা আরটা জিনিস দেখায় আর একটু সুবিধা হবে ফর এক্সাম্পল এই ফোনটা মানে যেটাই আপনি আমাজন থেকে কপি কিনতে চাচ্ছেন সেটা কপি করবেন কপি করে এখানে যে আপনি হ্যাঁ এখানে পেস্ট করবেন বাস হয়ে গেছে আর সবই কিন্তু ম্যাক্সিমাম ইউএস প্রোডাক্ট কিছু কিছু প্রোডাক্ট ইনস্ট্যান্ট পাবেন না একটু খুঁজতে হবে আপনার একটু খুঁজতে হবে এই নামে হুবহু কোন নামের সাথে মিল আছে সো খুঁজলে পেয়ে যাবেন আপনারা সো এই ছিল আমাদের আজকের ভিডিও সো অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন সো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ